ওয়েলকাম ওয়েলকাম আজকে আমাদের ফাইবার গাইডের সেকেন্ড ভিডিও প্রথম দিন আমরা তেমন কিছুই করি না কিছু আইডিয়া নেওয়া ছাড়া আজকে আমরা আইডিয়ার একটু ইমপ্লিমেন্টেশন করব আমরা দু একটা গিগ লাইভ করব একটা গিগ লাইভ করব বেশি করার দরকার নেই এখনই লাইভ করে দেখব কোনো কাজ হয় নাকি আসলেই আমরা ফাইবার থেকে ইনকাম করতে পারি নাকি সো যেটা হবে সেটা হলো আমি স্ক্রিনটা একটু ছোট করে ফেলি তাহলে কাজ করতে সুবিধা হবে ফাইবারে গেলাম প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো বিকাম আ সেলার সেলার হতে হবে আচ্ছা রেজিস্ট্রেশন করি চলুন become a seller enter your email Khalid at the rate passive journal dot com এটা দিয়ে মনে হয় একটা অ্যাকাউন্ট আছে ফাইবারে আমি কেনাকাটা করি আচ্ছা নাই খালেদ সিক্স নাইন ফোর সুন্দর না কি নাম দেওয়া যায় প্যাসিভ জার্নাল দেওয়ার দরকার নেই সব কাজের জন্য যেহেতু আমি রাইটার সো রাইটিং রিলেটেড কোনো নাম দেওয়া যায় নাকি কিছু নাম সাজেস্ট করেন আচ্ছা থাক আমি নর্মাল নামেই থাকি অসমনেস আ অসমনেস নেওয়া হয়ে গেছে চ্যান্ডলার বিং নেওয়া হয়ে গেছে রস গ্যালার নেওয়া হয়ে গেছে ওয়েট ভিডিও কি ঠিকঠাক হচ্ছে হুম হচ্ছে সো কি নেওয়া যায় ইউজার নেম এত সময় নষ্ট করলে তো হবে না সো যেটা আমরা করবো সেটা হলো আমরা ধাপ ধাপ করে একটা ইউজার নেম নিয়ে নেব Khaled is awesome perfect password দিয়ে আমরা জয়েন পাসওয়ার্ড হয় নাই আপার লোয়ার কেস মিলাই দিতে হবে বড় হাতের ছোট হাতের ওকে এবার হবে জয়েন ইউজার নেমটা সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে এখনো মেইল আসে নাই আমি আপাতত স্টার্ট সেলিং দিয়ে দিই মেইল আসতে থাকুক যেহেতু কোম্পানির ইমেল সো রিডাইরেক্ট হয়ে আসছে একটু সময় নেয় সবসময় হোয়াটস ইয়োর স্কিল রিফ্রেশ এখনো আসেনি তো ব্যাপার না আমরা কি করব আমরা রাইটার রাইটার লিখে যদি আমরা সার্চ করি তাহলে ইমেজ আমি চলে আসছে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট আমাদের ফাইবার গাইডটা আমাদের চ্যানেলের সাথে যায় না চ্যানেলে আমরা সবসময় এমনি মুখোমুখি কথাবার্তা বলি বা অনেক সিরিয়াস কথাবার্তা হয় টিউটোরিয়াল টাইপ কিছু হয় না সো ওকে প্রথম কাজ আমাদের ফাইবারের অ্যাকাউন্ট যখন রেডি হয়ে যাবে প্রথম কাজ হলো আমরা আমাদের প্রোফাইলে যাব প্রোফাইল সাজাবো ঠিক আছে প্রোফাইল না সাজিয়ে আমরা কখনোই কোনো গিগ টিক বানাবো না সুন্দর একটা ছবি দিতে হবে ঝামেলা হয়ে গেল ছবি তো নাই আচ্ছা আপনারা ছবি তো দিতে পারবেনই তাই না সো আমি এই ব্যাপারটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আপনারা সুন্দর একটা ছবি দিয়ে দিন আচ্ছা দেখি আমার কাছে ভালো ছবি কি আছে নাকি ফটোজ ফটোজ ফটোজ না দুঃখজনক ওকে <laughs> সো আমি এখানে পরে একটা ছবি দিয়ে দিব ফেসবুক থেকে নামিয়ে এখানে কি লিখতে বলেছিল what is your story in one line well care for people and my clients are people to from Bangladesh মে দুই হাজার সতেরো অ্যাভারেজ রেসপন্স টাইম এক ঘন্টা ভ্যাকেশন মোড অফ ওকে এখানে ডেসক্রিপশন দিই ডিসক্রিপশনে কি দিতে বলছে tell us more about yourself okay so আমরা আপডেট করি hi I am Khalid from Bangladesh আমার বয়স কত তিরানব্বই দুই হাজার তিন দুই হাজার তেরো দুই হাজার তিরানব্বই থেকে দুই হাজার তিন দশ দুই হাজার তিন থেকে দুই হাজার তেরো বিশ চোদ্দো পনেরো ষোলো সতেরো চব্বিশ আর twenty what am I passionate about এমন ভাবে লিখবো যেন মনে হবে যে রাইটিং ছাড়া আমার জীবনে আর কিছুই নেই আল্লাহ writing and researching about different topics out there it is super fun to write about about a cat topic one day and mm-hmm. black holes. Ah, আর লেখা যায় না okay update language English basic basic কেন বেসিক থাকলে কি হয় ফ্লুয়েন্ট নেটিভ অর বাইলিঙ্গুয়ালও দেওয়া যেত নেটিভ অর বাইলিঙ্গুয়াল দিব যদিও আমার নেটিভ অর বাইলিঙ্গুয়াল না অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন এখান থেকে আমি লিঙ্কডিন অ্যাড করে দিই সব অ্যাড করার দরকার নেই এলাও আপনারা সব অ্যাড করে দিবেন ঠিক আছে যতগুলো করা সম্ভব আর কি আমি আপাতত শুধু লিঙ্কডিনই রাখি স্কিলস আমার কোনো স্কিল নাই কি যে বলে skills writing content creator content creation experience level expert add content writing expert creative writing expert blog writing expert article writing expert hmm. proofreading expert amazon affiliate affiliate content content লেখা যাচ্ছে না পুরোটা affiliate content লিখি শুধু affiliate content expert pending ও আচ্ছা এটা ওদের লিস্টে নাই okay education country or college Bangladesh Bangladesh college university name north south চলে আসছে নর্থ সাউথ ইউনিভার্সিটি টাইটেল হলো গিয়ে বিএসসি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আসে না কেন ওকে থাক তাহলে আমি একবার মার্কেটিং দিই মার্কেটিং ফ্রম আচ্ছা টুতে হবে দুই হাজার সতেরো ফ্রমে হবে দুই হাজার তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো ষোলো এই বছর আমি কিছু করি নাই সার্টিফিকেশন আমার সার্টিফিকেটও তো আছে সার্টিফিকেট অফ অ্যাওয়ার্স আইলস কি সার্টিফিকেট হিসেবে ধরো না সার্টিফিকেট ফ্রম ব্রিটিশ কাউন্সিল চেকই তো করলো না কবে পেয়েছি আমি এটা দুই হাজার ষোলো এটা চেক করে নাই সো এটা দিয়ে লাভ নেই আপওয়ার্ক টাপওয়ার্কে যখন আপনার আপওয়ার্ক হলো আরেকটা ফ্রিল্যান্স মার্কেট প্লাস আপনারা যারা চেনেন আপওয়ার্কে যখন এরকম সার্টিফিকেশন অ্যাড করে তখন ওরা চেক করে কোড নাম্বার দিয়ে একবারে রেজাল্ট সহ চলে আসে ওটা ভালো okay so create a gig চলুন গিগ বানাই গিগ বানানোর আগে আমরা কি করব আমরা পপুলার একটা গিগ একপাশে খুলে রাখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কি কেমন হয় writer content writer Uh, okay. Okay এটা আমরা খুলে রাখলাম সামনে আমরা ওকে কপি করব কপি মানে এক্স্যাক্ট কপি করব না ওকে ওর থেকে ইন্সপায়ার্ড হব আমরা বলতে পারেন আই উইল আচ্ছা আমরাও তো গিগ সিলেক্ট করে রেখেছিলাম তাই না টাইটেল কি দিয়েছিলাম আই উইল রাইট রাইট পুরোটা মনে হয় নিতে পারবে না টাইটেল ফর ওয়ান্ডার না পুরোটা নিতে পেরেছে 800 word under I will write n আচ্ছা এ এর ঝামেলা না যাই যে দেখছেন boss your gig title is a little too long বড় হয়ে title আমাদের টাইটেলটা report article for you under 24 hours perfect Article and blog post. এটা হলো हमारे category. এটা এই হবে ওরা জানে না দেখছেন আমি কনফিউজ আপনাদের কি মনে হয় কি হবে এটা ছি আমরা রিস্কে যাব না আমরা অন্যভাবে লিখি ওর মতো করে লিখি I will be your website content writer or writer I will write Mm, be your go-to content writer for your website delivering always under method nature website with fast delivery aha uh -huh, down it channel so so little too long আচ্ছা ওকে গিগ বানাতে তো টাকা লাগে না আমরা দরকার সব ভ্যারিয়েশনের একটা করে গিগ বানাবো go to content writer for your website সুন্দর হলো না নামটা okay article on blog posting what language do you write in English কোথায় ইংলিশ সার্চ ট্যাগস এখানে আমরা ট্যাগ দিব কি কি জিনিস ট্যাগ মানে হলো কি কি জিনিস লিখে মানুষ সার্চ করতে পারে যদি মানুষ আমাকে খুঁজতে চায় বা আমার সার্ভিসটা খুঁজতে চায় সো কি কি লেখা মানুষ খুঁজতে পারে ভাবুন content writer content writers content writing blog content না আর্টিকেল রাইটার কন্টেন্ট রাইটার তো আমরা দিয়েছি কন্টেন্ট রাইটার্স দেওয়া আছে content writing article writer article writer creative writing এই পাঁচটা দিলাম আমরা save and continue so far so good second পেজে নিয়ে আসলো ওরা আমাকে এখানে আমাদের প্রাইস ট্রাইস দিতে হবে সো আমরা প্যাকেজের এই যে এখান থেকে আমরা আইডিয়া নিব ওর একটাই প্যাকেজ আল্লাহ দেখি ডলার একশো চার্জ করে কাহিনী কি ওকে নাথিং স্পেশাল এনিওয়ে ব্যাপার না আমরা আরেকটা এক্সাম্পল নেই যেন আমরা ওই এখানে কোনটা কি দেওয়া উচিত এটা বুঝতে পারি কন্টেন্ট রাইটার রি রাইটার এই যে ফাইভ ডলার হলো basic one day delivery name your package প্যাকেজের নাম কি দিব আমরা সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি আমরা ঠিক করেছিলাম প্রথমে ইয়েতে যে আমরা আটশো ওয়ার্ড দিব বাট এত দিতে ইচ্ছা করতেছে না এখন আর ওয়ার্ডস স্ট্যান্ডার্ড ওরা কি দেয় topic research reference and same জিনিস ডলার ফাইভে ওরা দিচ্ছে একদিন ডেলিভারি আনলিমিটেড রিভিশন দুই দিন ডেলিভারি এক হাজার ওয়ার্ড দিচ্ছে বিশ ডলারে পাঁচশো ওয়ার্ড দিচ্ছে দশ ডলারে আড়াইশো ওয়ার্ড দিচ্ছে পাঁচ ডলারে ওকে বুঝতে পেরেছি so basic six five six fifty words up to লিখে দিই আমরা সুন্দর লাগবে up to 650 words um, delivery time one day delivery স্ট্যান্ডার্ডে আমরা দিব এক হাজার ওয়ার্ডস আপ টু এক হাজার words to one thousand words delivery time দিব আমরা দুই দিন টু থাউজেন্ড ওয়ার্ডস আচ্ছা বারবার আপ টু দিতে ভুলে যাচ্ছি কেন up to two thousand words delivery time তিন দিন okay so describe the detail of your offering detail কি এখানে আমরা ডিটেল দিব এই যে website content I will write an engaging না এখানে তো বড় জিনিস লিখবো না এখানে আমরা ছোট করে লিখবো you will receive a 6500 word plus word article on your topic within 24 hours same জিনিস আমরা কপি করব জাস্ট ওই যে নাম্বারগুলো চেঞ্জ করে দিব দুই হাজার ওকে রিভিশন আনলিমিটেড আনলিমিটেড এখানেও রিভিশন আনলিমিটেড আমরা বারবার রিভাইজ করে দিব কোনো সমস্যা নেই মানুষের মানুষ যদি জানে যে তার একটা গ্যারান্টি আছে রিভিশনের তাহলে সে খুশি হয়ে নিবে ওয়ার্ডস ইনক্লুডেড কিসের ওয়ার্ডস দেখি আমরা এখানে okay I am getting confused words included হ্যাঁ এক একই জিনিস সম্ভবত আবার দিতে হবে ছয়শো পঞ্চাশ তাহলে উপরে না দিলেও হইতো ছয়শো পঞ্চাশ এক হাজার দুই হাজার ফোকাস কিওয়ার্ড তিনটা ফোকাস কিওয়ার্ড তিনটা ফোকাস কিওয়ার্ড তিনটা টপিক রিসার্চ অবশ্যই এটা দিই আমরা research and citation data chart আচ্ছা না উল্টা দিয়েছি আমি টপিক রিসার্চ থাকবে এটায় টপিক রিসার্চ আমরা তিনটাই করব রেফারেন্স অ্যান্ড সাইটেশন দিব আমরা শুধু এই দুইটা বড় প্যাকেজে ঠিক আছে এটা রেফারেন্স এন্ড দিব না এটা ডাটা চার্ট দিব না এটাও ডাটা চার্ট দিব না এটা ডাটা চার্ট দিব okay fine so price dollar পাঁচ এটার জন্য কত চাবো আমরা এক হাজার ওয়ার্ডের জন্য এটা একটু বাড়ায় দিই আমরা বারোশো করে দিই কারণ এটা সাড়ে ছয়শোর জন্যই আমরা পাঁচ ডলার চাচ্ছি সো এটা যদি আমরা বারোশো করে দিই অথবা চোদ্দশো করে দিই তাহলে ঠিক আছে আর এটা দুই হাজার এটা পঁচিশশো করে দিই তাহলে এটার জন্য পাঁচ ডলার এটার জন্য দশ ডলার এটার জন্য পনেরো ডলার এগুলো আমি করবো না জাস্ট আমরা এক্সপেরিমেন্ট করছি বাট আপনারা করার সময় আরও সময় নিয়ে আপনাদের কম্পিটিটরদের দেখে তাদের সাথে যেন একটা কম্পিটেটিভ প্রাইস হয় এগুলো ভেবে টেবে ঠিক মতো দেবেন additional words I will charge dollar five for additional 650 words basic same I will charge dollar five 650 কোথায় 650 words okay extra very stock photo additional focus keyword section director না আর কিছু নেই এখানে করার মতো সেভ অ্যান্ড কন্টিনিউ ওকে এখানে ডেসক্রাইব করতে হবে গিগ গিগের ডেসক্রিপশন তো আমরা লিখে রেখেছি এখান থেকে কপি করব আমরা কপি পেস্ট না কি হয়ে গেল ওকে কপি মনে হয় হয় নাই ঠিক মতো এবার হয়েছে এগুলা কি ফন্ট ফেস ব্লাবলা ওকে এটুকু আমাদের লাগবে না এটুক থেকে কপি হচ্ছে আমার কোনো আইডিয়া নেই বাদ ওকে এখন শুধু কপি পেস্ট করে দিলে হবে না একটু গুছাই নিতে হবে কারণ এখানে গোছানো থাকে না লেটস কিপ ইট সিম্পল এটা আমি বোল্ড করে দেই writing an SEO optimized article এই বুলেট পয়েন্টগুলো সুন্দর হয় নাই এই বুলেট পয়েন্টগুলো আমরা নতুন করে দিব এভাবে আর আগের বুলেট পয়েন্ট বাদ ওটা ওয়ার্ড থেকে কপি করেছি তো আমরা এই জন্য ওই বুলেট পয়েন্টটা চলে আসছে হুম আমরা একটা কাজ করি আমরা তিনটা প্যাকেজ আপাতত না দিই আমরা শুধু মেইন প্যাকেজটাই দিই ঠিক আছে তার কারণ হলো তিনটা প্যাকেজ দিলে আমি যেভাবে আমি যে একটা পাওয়ার নিতে চাচ্ছি একটা ভাব নিতে চাচ্ছি যে আমি সব আর্টিকেল চব্বিশ ঘন্টার মধ্যে দিব ওইটা সম্ভব হবে না receive a well researched article here topic হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে রেফারেন্স অ্যান্ড সাইটেশন দিয়ে দিই আমরা অ্যাডিশনাল হুম ঠিক আছে ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ এটা বেটার আমার মতে হয়তো না এই লাইনটাও আমরা বোল্ড করে দিই এটাও বোল্ড হওয়ার মতো line twenty four hours right সুন্দর এখন আমরা যেটা করব আমরা ন্যাচারালি চেষ্টা করব দুই তিনবার কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটিং এই ব্যাপার এই ওয়ার্ডগুলো আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিতে তাহলে যেটা হবে সেটা হলো মানুষ যখন সার্চ দিবে তখন সুন্দর করে পাবে এখন নাই তাই না আমরা দিয়ে দিই naturally you are looking for a great content writer right একবার দিয়ে দিলাম আমরা naturally I have been a content writer এখানে আরেকবার দিয়ে দিলাম currently ওকে ঠিক আছে ওকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন মানুষ কি কি জিজ্ঞেস করতে পারে দেখি আসুন কোথায় এফএকিউ কোথায় online content writer. article <laughs> writer the article and blog post. Quality blog post. দেখি আমরা FAQ তে FAQ frequently asked questions. দেখি আমরা মানুষজন কি কি question এই যে এখানে. Who owns the copyright? Who owns the copyright of the content? you do you are paying me to write the comma above the supposed writer yellow next add fac mm. do you just rewrite or do actual research I don't just rewrite do my research to make sure that your content becomes the best one of that topic on internet internet on the internet okay আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন পঁচিশ মিনিট ধরে আমি গিগ দিচ্ছি দেখে সরি আরেকটা ফ্যাক অ্যাড করি আমরা do you take custom orders yes please contact me thank you okay ঠিক আছে সেভেন কন্টিনিউ ওকে রিকোয়ারমেন্ট এর রিকোয়ারমেন্টটা হলো আমরা আমাদের কাজ শুরু করার জন্য আমাদের ক্লায়েন্টদের থেকে কি কি চাই ঠিক আছে সো আমরা যা যা চাই তা হলো আমরা চাই উনার টাইটেল টাইটেল না আমরা চাই keywords please provide two three keywords for your article few one you can also give me a title and এখানে আমরা any special requirement free text answer mandatory না এটা আমরা দিয়ে দিই যাতে মানুষের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে সে করতে পারে ফাইবারে মেইনলি আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের হ্যাপি রাখতে পারলে সবসময় দেখবেন ভালো রেজাল্ট আসছে ড্র্যাগ আ ফটো ওকে আমরা এখন সুন্দর কিছু ফটো নিব ওকে এটা ফার্স্ট একটা ছবি যখন আপনারা নেবেন তখন মেকশিওর যে ছবির নাম আপনারা সুন্দর করে সেভ করেন যখন ছবি আপনি ইয়েতে সেভ করছেন আপনার কম্পিউটারে ঠিক আছে কন্টেন্ট রাইটার আবার তিনটা ছবির নাম একই দেন না নাম একটু চেঞ্জ করে দেন কন্টেন্ট রাইটিং ওনার নাম <laughs> দিলাম আমি আর্টিক ওনার ছবিটা কোয়ালিটি ভালো না তিনশো তিনশো পিক্সেল খুব বড় না আর একটু ভালো কোয়ালিটির ছবি দরকার আমাদের এটা বেটার আগের দুটা কি দিয়েছি আমরা কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটিং এটাতে article writer drag a photo পাঁচশো পঞ্চাশ উইথ তিনশো সত্তর হাইট চায় আমাদেরটা মিললে নাই কথা হলো এটা কোনো এটা মিলবে হয়তো এটাও মিলে নেই ভেরি ভেরি স্ট্রেঞ্জ দেখি আমরা একটাও মিলেছে নাকি এটা মিলেছে কুকুরের ছবিটা আমার পছন্দ হয়েছিল কিন্তু কুকুরের ছবিটাতে নিল না পাঁচশো পঞ্চাশ উইথ হতে হবে তিনশো সত্তর হাইট হতে হবে সো আমরা উপরে যাই উপরে যে টুলস থেকে সাইজ থেকে লার্জার দেন আটশো ছয়শো করে দিলে আমাদের হয়ে যাচ্ছে তাই না কারণ আমাদের চেয়েছে পাঁচশো পঞ্চাশ তিনশো সত্তর আমরা আটশো এবার আমরা খুঁজি বুঝছেন আমি কোনো ছবি পছন্দ হচ্ছে না রাইটার ডগ Sundar, article writer. Article writer এটাকে আমি দিব আপাতত দুইটা ছবি দিই আপনারা চেষ্টা করবেন তিনটা ছবি দেওয়ার যেহেতু ফাইবার তিনটা দিতে দেয় এটার ডাইমেনশন মিললো না কেন পাঁচশো পঞ্চাশ উইথ তিনশো সত্তর হাইট বেশি বড় হয়ে গেছে আপনারা সবসময় চেষ্টা করবেন তিনটা ছবি দেওয়ার যেহেতু ফাইবার আমাদের তিনটা দিতে দেয় সো তিনটা কেন দিব না আমরা ওকে আপাতত আমি একটা দিয়ে কাজ চালাই দিই ভিডিও দিব না আমি আপনারা যদি চান ভিডিও দিতে পারেন ভিডিও ভালো দেওয়া যদি আপনার ইংলিশে সমস্যা না হয় চেষ্টা করবেন ভিডিও দেওয়ার ভিডিও দিলে আরও আপনাকে যখন মানুষ সার্চ করবে গিকটা তখন আপনার গিকটা আরও উপরে আসবে সেভেন কন্টিনিউ ওকে সব যেহেতু রেডি এখন ওরা বলছে আমাকে ফোন নাম্বার ভ্যারিফাই করতে ভ্যারিফাই করি চলুন ঝামেলা হয়ে যাবে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে তো যেটা দিয়ে আমরা কেনাকাটা করি ফাইবার থেকে by S M S S M S চলে এসেছে Mm, 472 submit code verified next select question what of what was the name of your elementary school Udoyon finish publish gig okay done চলুন আমার গিকটার চেহারা একবার দেখে এই ভিডিওটা শেষ করি ওকে ডান সো এখন আমরা যেটা করবো আমরা ফাইবার একটু অ্যাক্টিভ থাকবো অ্যাক্টিভ থাকবো মানে একটা উইন্ডোতে এটা ওপেন করে রাখবো আমি ফেভারিট করে দিই আমারটা করা যায় না সো একটা উইন্ডোতে আমরা সবসময় ফাইবার ওপেন রাখবো কারণ বলা হয় যে যদি ফাইবারে আপনি অনলাইন থাকেন তাহলে আপনার গিগ অর্ডারের চান্স বেশি ঠিক আছে সো আমরা অনলাইন থাকবো কিছুক্ষণ সো এই তো এই ছিল টিউটোরিয়াল এর পরের টিউটোরিয়ালে আমরা দেখবো যে অর্ডার টর্ডার আসে নাকি আসলে কি করব না করব ইত্যাদি ইত্যাদি ওকে টাটা